এসে কোরআন শোনাতো না বরং কোরআনের বিরোধী হওয়ার পরেও বক্তার বাড়িতে কোরআন শুনতে যেত তাইলে এই কথা অনুযায়ী বোঝা যায় যে কোরআন শোনার আগ্রহ আপনাদের থেকে আবু জাহেলের কম ছিল না কথা কি বুঝতেছেন আমার আপনার থেকে কোরআন শোনার আগ্রহ আবু জেহেলের কম ছিল না কিন্তু পার্থক্য হচ্ছে কোরআন শোনার পরেই বলতো সামিনা ও আসয়না শুনলাম কিন্তু মানতে পারবো না এই কায়দার লোক আছে না নেই কিন্তু আবু বকর ওমরের উত্তরসূরি যারা হবে তারা এমনটা বলবে না তারা বলবে ওয়াকালু সামিউনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির সরে বলেন الله আকবার আল্লাহ বলেন মুমিন যারা হবে ইমানদার دار হবে তারা বলবে সামি'না أمر শুনলাম شدو مطر না ওয়া তা'না আল্লাহ তোমার কোরআন আমাদেরকে যা কিছু বলে কোনো দ্বিধা নেই কোনো আপত্তি নেই কোনো বিপত্তি নেই তোমার কোরআনের কথাগুলো আমরা মেনে নিলাম সোহানাল্লাহ বলে আমার ভাইরা কোরআন শিক্ষা দেয় মমিনদের কোরআন শোনার পরে যদি তাদের চরিত্রের আচরণের বিরুদ্ধে যায় তারা রাগ করে না বরং তারা আরো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করে এই কোরআনে চোরের বিরুদ্ধে কথা আছে এখন আমি যদি চোরের বিরুদ্ধে একটা পড়ি তাইলে আপনি তো কত কিছু চুরি করে খেয়ে বসে আছেন কথা বলছেন এখন কেন আপনি যে কত কিছু চুরি করে খেয়ে বসে আছেন আপনি তো মন খারাপ করবেন কেন বরং ইমান থাকলে আপনার এই আলোচনা থেকে পরিবর্তন হওয়া দরকার যে এতদিন ভুল করেছে আর আজকের থেকে করব না আল্লাহ বলছেন এই নীতি যদি অনুসরণ করতে পারো তোমার জীবনে যে গোনা ছিল আমার গফার নামের ইচ্ছতে আমি আল্লাহ মাফ করে দেব ইল্লা من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما কোরআনে কারিমের সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 71 নম্বর আয়াতে যান তফসিরে ফি জিলালিল কোরআন আইসার তাফাসির সাফওয়াত তাফাসির মধ্যে মুহাম্মদ আলা সাবুনি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন আল্লাহ পাক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা এরপরে বক্তব্যের মাঝে আল্লাহ কনজাংশন দিয়েছেন ফা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহ বলেন এই যে লোক এই যে পঞ্চগড়ের এই লোকগুলো এগুলোর জীবনের যত গোনা আছে আমি আল্লাহ শুধু মাফি করে দেব না গোনাগুলো আমি আল্লাহ সবাব বানিয়ে দেব কিন্তু আগে সোহান আল্লাহ বলে কাজ নেই আল্লাহ আগে শর্ত দিয়েছেন তিনটা কয়টা আগে ওই শর্ত তিনটা যদি পূরণ করেন তাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে গোনাগুলো সবাব বানাবেন আমার ভাইরা এখন ওই তিনটা শর্ত কি জানার দরকার আছে না নেই এক নম্বরে ইল্লা করা লাগবে আমানা আনা লাগবে আমিলা আর ভালো ভালো কাজ করা লাগবে এই তিনটা কাজ যদি করা যায় আল্লাহ বলছেন ওর জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ ওর জীবনের গোনাগুলো সবাব বানিয়ে দেব